আউটসোর্সিং করতে আপনার কী কী যোগ্যতা লাগবে প্রথম হচ্ছে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো প্র্যাকটিস করে তারপর যা অ্যাপ্লাই করবেন এর আগে না কম্পিউটার জানা লাগবে কম্পিউটারের কাজ বেসিক কম্পিউটার অবশ্যই জানা লাগবে তারপর মোটামুটি ইংলিশ জানতে হবে ইংলিশ ছাড়া উইদাউট পসিবল না অবশ্যই তো আপনাকে অবশ্যই এই তিনটা কাজের উপর গুরুত্ব দিতে হবে আপনি যদি কাজগুলো প্র্যাকটিস করতে হবে তারপর আপনি আউটসোর্সিংয়ে সফল হতে পারবেন আদারওয়াইজ আপনি বলবেন আজকে এসে আজকে আমি কাজ পাবো তাহলে পাবেন তো ধন্যবাদ সবাইকে